হ্যালো বন্ধুরা আমার গজলটি ভালো লাগলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এলো রোজারিদের পরে কুরবানির ঈদ এলো রোজারিদের পরে কুরবানির ঈদ গরিব ধনী মিলে করবে সবাই গরিব ধনী মিলে করবে সবাই কত আনন্দ কুরবানির ঈদ এলো রোজারিদের ঈদের পরে কুরবানির গরিব ধ্বনি মিলে করবে সবাই গরিব ধ্বনি মিলে করবে সবাই কত আনন্দ আর উল্লাস এলো রোজারিদের ঈদের পরে কুরবানির এলো রোজারিদের ঈদের পরে কুরবানির ঈদ ঘুম কাপড় পরিধান করে ঘুম থেকে উঠে গোসল করে নতুন কাপড় পরিধান করে খুশবো আতো রোজারিদের পরে কুরবানি ঈদ এলো রোজারিদের পরে কুরবানি ঈদ গরিব ধনী মিলে করবে সবাই গরিব ধনী মিলে করবে সবাই কত আনন্দ আর উল্লাস এলো রোজারিদের পরে কুরবানি ঈদ এলো রোজারিদের পরে কুরবানি ঈদ গোস্ত মিলাবে মুসলিম সবাই পাড়ায় পাড়ায় হবে গরু জবাই গোস্ত বিলাবে মুসলিম সবাই দেখো খুশি রই ঢুললে মেছে দেখো খুশি রই ঢুললে মেছে সবার ঘরে ঘরে এলো রোজারিদের পরে কুরবানির এলো রোজারিদের পরে কোরবানির ঈদ গরিব ধনী মিলে করবে সবাই গরিব ধনী মিলে করবে সবাই কত আনন্দ আর উল্লাস এলো রোজারিদের পরে কোরবানির ঈদ এলো রোজারিদের পরে কোরবানির ঈদ কত আনন্দ আর উল্লাস এলো রোজারিদের পরে কুরবানির এলো রোজারিদের পরে কুরবানির এলো রোজারিদের পরে কুরবানির